কিছুদিন আগে এখানে একটি ভিডিও বানিয়েছিলাম how to create free RDP তো এটাতে মোটামুটি বেশ ভালোই ভিউজ হয়েছে তো আমি খুঁজতেছিলাম যে আপনারা এভাবে না করে কিভাবে আরও সিকিউরভাবে একটা ডিপি খুলতে পারেন এবং ফ্রিতেই কোনো ক্রেডিট কার্ড লাগবে না কোনো কিছুই লাগবে না তো আজকে আমি সেই টিউটোরিয়ালটি বানাচ্ছি আমরা আজকে গুগলের মাধ্যমে একটি আর ডিবি ফ্রিতে তৈরি করব তো প্রথমে চলে যেতে হবে কোল্যাব ডিবি বলে এটাকে কোল্যাব আর ডিপি লিখে আমি সার্চ করে দিলাম তো কোলেবার ডিপি হচ্ছে একটা গুগলের দেখুন যে Colab dot research dot Google dot com তো এটা গুগলের একটা প্রোডাক্ট তো আপনারা চাইলে কিছু করতে হবে না আপনাদের যদি জিমেল থাকে তাহলে আপনারা চাইলে এটি কোলাব আর ডিবিটা ব্যবহার করতে পারেন remote desktop to Colab instant তো দেখুন এখানে কিছু হবে না কিছু করতে হবে না আপনার যদি একটা জিমেল থাকে লগ করা থাকে তাহলে কোলাব আর লিখে কুলেব আর ডিবি লিখে গুগলে সার্চ করার পর এখানে আসবে তো আসার পর ক্রিয়েট ইউজারে ক্লিক করতে হবে জাস্ট এই যে প্লে বাটনটাতে ক্লিক করে রান এন এনিওয়ে করে দিতে হবে তো এটা দেখতেছেন পেলে হচ্ছে কিছুক্ষণ টাইম নেবে এরপর <coughs> তো এই এই জিনিসটা হয়ে যাওয়ার পরে আমাদেরকে এখানে দেখুন যে আর ডিপি লেখা আছে তো এটাও একটু টাইম নেবে চার থেকে পাঁচ মিনিট তো এরপর এটা কমপ্লিট হবে এরপরই আমরা কিন্তু আর ডিপিতে লগ ইন করতে পারবো তো বন্ধুরা এখানে দেখুন যে এটা রান হচ্ছে কলেজ অলরেডি রানিং তো এটা একটু শেষ হোক তারপর আমাদের এটা দেখুন যে চালু হয়ে গেছে তো আমরা এখন এটাও রান করতে পারবো তো দেখুন এটা দেখুন যে রাইট চিহ্ন আসছে তার মানে এটা হয়ে গেছে তো এখন আমরা চাইলে এটাতে রানিং হয়ে গেছে কিন্তু দেখুন অলরেডি রানিং তো এটা অন করার পর দেখুন যে এখানে আমাদেরকে কিছু করতে হবে না এটা একটু টাইম নেবে তো হয়ে গেছে এটাইও তো এখানে দেখুন যে ভিজিট তো এই সাইটটাতে আমাদের ভিজিট করতে বলতেছে তো আমরা ভিজিট করলাম দেখো যে এখানে হচ্ছে এটা কিন্তু অলরেডি মানে রাইট চিহ্ন চলে আসছে তো এখানে যাওয়ার পর আমাদের কিছু করতে হবে না আমরা বিগিনে ক্লিক করে দিব তারপর নেক্সটে ক্লিক করব আবার অথরাইজে ক্লিক করব করার পর দেখুন যে এখানে একটা আছে ডিভেইন লিনাক্স এই যে এখানে একটা ডিভেইন লিনাক্স আছে এই কোডটা আমরা কপি করে নেব এখানে কপি চিহ্ন আছে এখানে কপি করে নিব কপি করে নেওয়ার পর আমরা চলে যাব এখানে গিয়ে এখানে দেখুন যে সিআরপি নামে একটা অপশন আছে এখানে পেস্ট করে দিব দেওয়ার পর আমরা এটা কন্টিনিউ করবো আবার তো দেখুন একটু টাইম নেবে বলতেছে চার থেকে পাঁচ মিনিট তো এটা একটু টাইমটা নেক আর কিছু করতে হবে না জাস্ট ওইটা এখান থেকে এই জিনিসটা কপি করে এনে আমরা এখানে ক্লিক করলাম আর ওই জিনিসটাতে যার জন্যই যে এই লিঙ্কটার উপর ক্লিক করলেই হয়ে যায় দেখুন যে এখানে ইনস্টলিং ক্রোম রিমোট ডেস্কটপ তারপর ইনস্টলিং ডেস্কটপ এনভায়রনমেন্ট করতেছে তো এখানে কিছু ইনস্টল করবে আরও কয়েকটা জিনিস তো এটা ইনস্টল করা হলেই কিন্তু আমাদের এটা রেডি হয়ে যাবে ইউজ করার জন্য তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এটা টাইম নিচ্ছে হচ্ছে চার মিনিট চুয়ান্ন সেকেন্ড টোটাল পাঁচ মিনিটের মতো টাইম নিছে তো এখন কথা হচ্ছে আমরা এখন কি করব কেমনে এই আরডিপিটা খুঁজে পাবো আমরা তো তৈরি করে ফেললাম আরডিপি আরডিপি কিন্তু অলরেডি দেখুন যে ফিনিশ সাকসেসফুলি সাকসেসফুলি হয়ে গেছে তো আমরা যদি অ্যাক্সেস করতে চাই তো RDP created successfully move to এই এখানে ক্লিক করে দিতে হবে তো আমরা এখানে ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু আমাদের একটা আরডিপি চলে আসছে এই দেখুন অনলাইন তো এটাতে আমরা কি করব তো আমরা চাইলে এটা ইনস্টলও করতে পারি এটা ইনস্টল করতে পারি তো আমরা এখন করব না আমরা জাস্ট ডেটাকে একটা ইয়ে করে দিই তো দেখুন যেখানে কানেক্টিং লেখা চলে আসছে আমাদের আর ডিবির কিন্তু কানেক্ট হচ্ছে তো এখানে একটা পিন চাচ্ছে তো আপনারা এই পিন কোথা থেকে পাবেন পিনটা কিছু না এখানে দেখুন যে আপনারা আবার আগের জায়গায় চলে আসবেন দেখুন যে এখানে একটা পিন নামের লেখা আছে দেখুন যে ওয়ান থেকে one two three four five six এটাই কিন্তু পিন এটা সব সময় একই থাকে এটাই থাকে one two three four five six এরপর আমরা এটাতে ক্লিক করে দিব দেখবেন যে আমাদের এটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চলে আসছে মানে আমাদের হচ্ছে যে অপারেটিং সিস্টেম চলে আসছে এটা হচ্ছে কিন্তু লিনাক্স বুঝছেন ডিবিন লিনাক্সের একটা অপারেটিং সিস্টেম তো এটা কিন্তু উইন্ডোজ না বাইরে সবখানে কিন্তু এটা ইউজ করে মানে এটা ইউজ হয় তো এটাই হচ্ছে মূলত আর কি তো এটা আমরা দেখতে পারবো মানে সব এখানে কী কী আছে সব দেখা যাবে তো আমরা এখন একটা ব্রাউজারে ঢুকবো তো ব্রাউজারে কিভাবে ঢুকবেন এখানে রাইট বাটন ক্লিক করবেন এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশনস তো এখানে অ্যাপ্লিকেশনসে ওয়েব ব্রাউজারে দেখেন ওয়েব ব্রাউজার আছে এখানে একটা ক্লিক করে দিলে ওয়েব ব্রাউজার চলে আসবে তো দেখুন ক্রোম কিন্তু চলে আসছে আমাদের এরপর এই যে দেখুন ক্রম চলে আসছে তো আমরা গেট স্টার্টে ক্লিক করে দিব অ্যান্ড সব কিছু স্কিপ করে দিব স্কিপ আচ্ছা আমাদের তো স্কিপও করা লাগবে না আমরা এটি কেটেই দিই ট্যাব তো এখন আমরা ইউটিউবে যাব আগে দেখব কত স্পিডে দিচ্ছে এবং লোকেশনটা কি তো আমরা এখন আগে লোকেশনটা দেখব আইপি টু লোকেশন ওকে তো আমরা আগে লোকেশনটা দেখে নিই আমাদের লোকেশন কি তো ওখানে এখন লোকেশন দেখাচ্ছে কি দেখুন ইউএস দেখুন যে ইউএস দেখাচ্ছে এবং গুগল এলএলসি আইএসপি হচ্ছে গুগল গুগল এলএলসি দেখতেই পারছেন তো এখানে হচ্ছে ইউএস তো ইউএসের একটা অপারেটিং সিস্টেম এটি বুঝতেই পারছেন বিষয়টা এখন আমরা ফার্স্ট ডট কম অথবা ওকলাতে গিয়ে দেখব আমাদের স্পিড কত তো আমরা ফার্স্ট ডট কমে গিয়ে দেখি যে আমাদের স্পিড কত দিচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের স্পিড তিনশো ষাট অলরেডি পার করে ফেলছে এমবিপিএস তো এখানে তিনশো নব্বই এমবিপিএস দেখাচ্ছে তো আমরা ওকলাতে চলে যাই নাকি স্পিড টেস্ট স্পিড টেস্ট তো আমরা ইয়াতে দেখব এটাতে দেখি কীরকম দেখায় এটাতে ডেস্কটপটা করলাম বা আর ডিবিটা করলাম এটা কতক্ষণ থাকবে এখানে দেখুন এখানে কিন্তু বলা আছে যে ম্যাক্সিমাম বারো ঘন্টা মানে আপনারা বারো ঘন্টা পর্যন্ত একটা ডেস্কটপ বা একটা হচ্ছে যে আর ডিবি চালাতে পারবেন ম্যাক্সিমাম আর একবার যদি শেষ হয়ে যায় তাহলে আপনারা আবার একটি এরকম বানিয়ে নিতে পারবেন এটি লিগ্যাল জিনিস এতে কোনো সমস্যা হবে না আপনার মনে করেন একবার আপনার আরডিপিটা টাইম আউট হয়ে গেছে তো আপনি চাইলে আবারও আরডিপিটা তৈরি করে নিতে পারবেন তো এখানে দেখুন যে বারো জিবি র্যাম অ্যান্ড জিপিও বারো ঘন্টার জন্য ভাবে এই ধরনের বলতেছে ম্যাক্সিমাম তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে গুগল দিয়ে আপনারা কিভাবে একটি আরডিপি তৈরি করতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রিতে এটা হচ্ছে লিনাক্সের একটি বলতে পারেন যে একটি সিস্টেম তো আমরা ক্রমটা একটু কেটে দিই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর যদি আপনি এই ধরনের রিমোট ডেস্কটপ বা ডিপি সম্পর্কে আরও জানতে চান তাহলে হচ্ছে এইদিকে আরও একটি ভিডিও আছে সেটিও দেখে নেবেন এবং পাশে আরও একটি ভিডিও আছে সেটিও দেখতে পারেন এদিকে রয়েছে আমার চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে তখন আমাদের সঙ্গেই থাকার জন্য